Hey there everyone, আসসালামু আলাইকুম আমি নির্জন আক্তার মিম ওয়েল আজকে আমরা শিখব বছর মাস দিন তারিখের আগে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে বছর মাস দিন তারিখের আগে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব। ইভেন দিবসের ক্ষেত্রে তো চলুন আমরা শিখে নেই বছর মাস বছর মাসের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করবো দিন তারিখের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন অনকে ব্যবহার করব অ্যান্ড কোনো দিবসের ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করব তো চলুন দেখে নেই ওয়েল ইয়ার ইয়ারের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন ইনকে ব্যবহার করব so in two thousand in nineteen ninety six মান্থের ক্ষেত্রে আমরা ইনকে ব্যবহার করব in March in November day এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব on Friday on Monday then ডেটের ক্ষেত্রেও আমরা অনকে ব্যবহার করব on twenty fifth July on sixth June well so কি হবে বছর মাসের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনকে ব্যবহার করব এবং দিন তারিখের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অনকে ব্যবহার করব এই জিনিসটা আমরা একটু সুন্দর করে নোট করে রাখবো এই জিনিসটা আমরা নোট করে রাখবো যেন আমরা না ভুলি ওয়াল কোনো দিবসে কোনো দিবসে আমরা প্রেপোজিশন অনকে ব্যবহার করতে পারি কোনো দিবসের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অনকে ব্যবহার করতে পারি for for instance on birthday on Eid on Puja so on birthday on Eid on Puja কোনো দিবসের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অনকে ব্যবহার করতে পারি অ্যান্ড আমরা আবারও দেখে নিব ছোট্ট জিনিসটা ইয়ার মান্থের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনকে ব্যবহার করব এবং দিন তারিখের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অনকে ব্যবহার করব ওয়েল এখন তার কোনো কনফিউজড রইল না যে দিন দিন তারিখ দিবস এগুলার ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব অন ব্যবহার করব নাকি ইন ব্যবহার করব ওয়াল এই লেসনটা আই হোপ আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াল দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো নতুন লেসন নিয়ে till then take care Allah হাফিজ আসসালামু আলাইকুম